সো হাই গাইস আমার খাওয়া টিভির থেকে আমি কইতাছি তো দেখতে আঙ্গুইন্দা কিরম পানি আছে সার গেছে তো আজকে পানির ইন্টারভিউ নেওয়াবো তো আপনারা আমার সাথে থাকুন ক্যামেরাম্যান আসো সো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ছেলে আইতাছে তো ওর কাছে থেকে ইন্টারভিউটা ফাঁস নেই তো আসেন ক্যামেরাম্যান আসো তো ভাই এই পানির বিষয়ে আপনার এই যে রাস্তায় যে পানি উঠছে পার ছাড় তলায় গেছে তো তোমার এখন কিরকম লাগতেছে কেরে তুই কি রিলিফ দিবি না আমি তো রিলিফ দিব না এটা আমি নিউজ লাইফে থেকে আইছি সরকারের থেকে রিলিফ দিব আর কোন কি বাল দিকে আইসে তাহলে তুই হ্যাঁ? না আপনারা তো রিলিফ দিব রিলিফ দেওয়া হবে আপনি কোন এটা সরকারের জানায় না সরকারকে আমি কি কি জানামু তুই আইসা ইন্টারভিউ নিবার নিগে দেখ না লুঙ্গি আমার কোনে পেন কোনে না হ্যাঁ? লঙ্গি পেন কোনে হেডান হ্যাঁ, সরকারের জানে পানি উঠছে তো তোমার এখন ফিলিংসটা কি হইতাছে ফিলিংসটা এক হিসাবে ভালোই লাগতাছে আর এক হিসাবে ভালো না এই যে পানির মধ্যে লুঙ্গি গাড়ে করে না ঘুরা লাগে তাহলে তোমার ভালো লাগতাছে কোন বিষয় ভালো লাগতাছে মোটামুটি যে পানিতে আড়া হারতাছি আর খারাপ লাগতাছে মোটামুটি কোনখানে জাহারি না ও তাহলে কোনখানে জাহারও না এটা তোমার খারাপ লাগছে তো গার্লফ্রেন্ড সালফ্রেন্ডের হাতে দেখা করতে কষ্ট হয় কষ্ট হয় কষ্ট তুমি কি টিভি ঠিক আছে তো আমি শেখা খাওয়ার টিভি থেকে আইছি বাল সাল টিভি থেকে আইছে যা যা রিলিফ সিলিপ লাগবো না যা আমার দাবার দে তো রাস্তাঘাটে পানি উঠছে এই কারণে রাগ উঠছে তো রিলিফ সিলিপ পাইতেছে না এই কারণে তো দেখি আসুন আরো মানুষ পাওয়া যায় নাহি ক্যামেরাম্যান আসো আর একজন মানুষ দেখা যাচ্ছে দেখি কি বলে তো ভাই কোন যায় আমি গেতা চলবো গার্লফ্রেন্ডের হাতে দেখা করবার নিকে গার্লফ্রেন্ডের হাতে দেখা করবার নিকে হ্যাঁ তো এ রাস্তাঘাটে যে পানি সানি উঠছে পানি দুনিয়ার পানি তো আপনার ফিলিংসটা এখন কি বলতেছে আমার ফিলিংসটা পুরাই খারাপ খারাপ মানে খারাপ কিসের জন্য তো খারাপ এই যে কোনানে যাই না গার্লফ্রেন্ডের সাথে তো গার্লফ্রেন্ড সালফ্রেন্ড দেখার না এটা খারাপ লাগছে তো আনে সরকারের কিছু কবার চান আনে সরকারের আর কি কম আনে রিলিফ দিবেন কি আনে জেনে নিয়েছেন না আমি তো রিলিফ দিম না আনে এটা কোন এটা আমি সাংবাদিক থেকে আইছি আমার আন্নের জাহেরা ছেঁকা খাওয়া টিভির থেকে আইছি তো আনে কোন আন্নের জাহেরা সরকারের রিলিফ সিলিপ দিব কিবা ব্যবস্থা করবো আন্নে করজন হালার বলা তুই দিবি না না কর সরকারের কথা কস খাবার না সরকারে দিব এটা তো নিউজে গেতাছে না সবাই দেখবো সরকারেও দেখবো না কোন আমার নিউজে হালার বলা না দেখছে এনে ই করবেন আমি যাম কালকে না করবেন না তো নিশ্চয় গার্লফ্রেন্ডের হাতে দেখা করা হারতেছে না দেখে রাগারাগি করলো তো আমি সরকার এটাই জানাবার চাই যে এই যে যুবক পোলাহানে গার্লফ্রেন্ড সালফ্রেন্ডের হাতে দেয়া করা হারতেছে না তো ওগর গার্লফ্রেন্ড সালফ্রেন্ডের হাতে দেয়া করার জন্য সুবিধাটা যান করে দেয় রাস্তাঘাটে পানি সব পাট সাট তোলা গেছে গা তো আমার ছেঁকা খাওয়া টিভির থেকে আমি কিছু খবর চাই না ক্যামেরাম্যান বন্ধ করো